আপনাদের যার যার ঘরে অবস্থান করেন ঘরের বাইরে থাকা যাবে না কোনো ক্রমে ঘন্টা বাইরে আপনারা <laughs> <laughs> আর বৃদ্ধি পাওয়ার যে একটা আশঙ্কা করা হচ্ছে সেটিকে লক্ষ্য রেখে সেটিকে সেটিকে সেটি মাথায় রেখে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ ঠিকানা আপনারা কি আসেন যার যার বাসায় অবস্থান করেন কোন লোক পদ্মা ফলে যাবে না অযথা ঘোরা ঘোরা যাওয়া যাবে না কোন লোক পদ্মা ফলে আনতে দেওয়া যাবে না তাহলে এই যে এখানে বিকেলবেলা ভেবেছেন আপনি যে এই লকডাউনের সময় আপনার নিজের সিকিউরিটিটা থাকতে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার থেকে আরও অনেক মানুষের হওয়ার সম্ভাবনা আছে এই কাজটাকে আপনি ঠিক করেছেন নাকি ভুল করেছেন বলেন আপনি কী করেন পেশায় কী স্টুডেন্ট স্টুডেন্ট নিশ্চয়ই বিষয়গুলা মুরব্বীরা না হয় প্রযুক্তি সম্পর্কে ধারণা কম মুরব্বীরা প্রযুক্তি সম্পর্কে ধারণা কম জানে না এখন আপনার তো প্রযুক্তির সব নলেজ আছে আপনি জানেন বুঝেন কীভাবে কোথায় কবে করোনা আক্রান্ত হচ্ছে কত মানুষ আপনি জানো কোথায় আপনি তারপরেও আপনি এইভাবে হ্যাঁ সেটি নিয়ে বেরোচ্ছেন মাস্কে বাসা থেকে বের হয়েছি ঝুঁকি বাড়াই দিয়েছি মানুষের জন্য সবই বুঝেন এবং আপনার সচেতন মানুষ দেখে বুঝে যায় কিন্তু কাজটা করেছেন অসচেতন মানুষের মতো মিষ্টি

মন্দির আছে মন্দির মন্দির আছে হ্যাঁ, এটা আপনার মিষ্টির একটা আর ধর্মীয় আমরা ধর্মীয় উপাসনা যতটুকু সম্মান দিই সেটা সবাই আমাদের মানে যে আপনার একটা বড় ধরনের এই যে আমরা এই কাজটা মানে আপনাদেরকে বাধ্য করছি বন্ধ করতে আর আহ্বান